আমার কেন যেন মনে হয় তুই এখনো মেয়েটাকে ভালোবাসিস বাসিস বাসিস আর বাসিস বলেই এখনো ওই মেয়েটার জন্য ঘৃণা পুষে রেখেছিস একটা কথা কি জানিস মানুষ তীব্র ঘৃণা করতে পারে তীব্র ভালোবাসার মানুষকেই ভালোবাসা মরে গেলে ঘৃণাও মরে যায় যাই রে এখন কত ভালোবাসার মানুষ ফেলে যাচ্ছে এই শহরে ভালো থাকিস তুমি ভালো থাকিস শোনাম রায়া ফোনটা ধর ফোনটা ধর হ্যালো আমাকে চিনতে পারছো তো চিনতে পারবো না কেন ব্লাড দেবার সময় জানতে না যে আমি পেশেন্ট না জানতাম না পরে তোমার বাবার সঙ্গে দেখা করতে চেয়ে তোমার ছবি দেখেছি জানলে ব্লাড দিতে না আমি অতটা অমানুষ না জীবন বাঁচাতে গিয়ে শত্রু মিত্র কেন ভাববো আমি তো মানুষ অবশ্য তোমার চোখে হয়তো এখনো সামান্য চাষার ছেলে রিয়েলি সরি আমি জানতাম এতটুকু বলার জন্য এসেছো এরপরে যেটা বলবো সেটাও জানি ব্লাড দেওয়ার জন্য জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ তাই তো এই কয়টা বছর একটা জিনিস আমি খুব ভালোভাবে বুঝেছি সবাই ভালোবাসতে জানে না হ্যাঁ প্রেমে পড়াটা হয়তো বা সহজ আর কিছু আমাকে কি এখনো আগের মতোই ঘৃণা করো জিজ্ঞেস করেছিলাম তোমার কথা তুমি নাকি বাবাকে বলেছ তোমার এমন কোনো স্বপ্ন নেই যেটা বাবা পূরণ করে দিতে পারবে কিন্তু শিহাব আমি যে নতুন একটা স্বপ্ন দেখছি আর আমার এই স্বপ্নটাকে শুধু তুমি পূরণ করতে পারবে আমাকে নেবে তোমার সঙ্গে ছোট ঠিকই নৌকাটাতে সে বিশ্বাস করো আমি কিন্তু আগের সেই মেয়েটা নই আমি একদম বদলে গেছি আমি আমাকে যে নতুন জীবনটা তুমি দিয়েছো সে জীবনটা আমি তোমার সাথে কাটাতে চাই আগেও সিন ক্রিয়েট করেছ আজকেও সিন ক্রিয়েটই করছো আমার না প্রতিদিন নাটকের চরিত্র হতে ভালো লাগে না আমার সময় নেই রায়